দেশ পত্রিকার অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আমরা আজ প্রথমবারের মতো দেশ পত্রিকার ফেসবুক পেজের মাধ্যমে আমাদের দেশ বিদেশে যেসব লেখক বন্ধুরা আছেন আপনাদের সামনে স্টিম ইয়ার্ডের মাধ্যমে প্রথম আমরা দুজন অ্যাডমিন প্যানেল থেকে মনিরুল ইসলাম সিজার এবং আমি পলাশ কুণ্ডু আপনাদের সাথে সংযুক্ত হয়েছি পরীক্ষামূলকভাবে আমরা শুরু করেছি এবং আপনাদের সাড়া থাকলে আমাদের যেসব কবি বন্ধু আছেন স্বরচিত কবিতা নিয়ে আমরা এভাবে মাঝে মধ্যেই সংযুক্ত হয়ে যাব আপনাদের সাথে আমরা কথা বলবো আপনারা আমাদেরকে কমেন্টস করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং দেশ পত্রিকা গ্রুপের পক্ষ থেকে আবারও বলছি শুভ নববর্ষ কথা বলবেন আমাদের অ্যাডমিন প্যানেলের প্রধান এবং যার অক্লান্ত পরিশ্রমে আমরা এগিয়ে চলেছি দেশ দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে আপনারা যারা বিভিন্ন লেখালেখির মাধ্যমে আমাদের সাথে পরিচিত হচ্ছেন এবং নিজেদের মেধাকে বিকশিত করবার যে প্রয়াস আপনারা একটি প্ল্যাটফর্ম পেয়েছেন সেই প্ল্যাটফর্মের নির্মাতা আমাদের অত্যন্ত গুণীজন অত্যন্ত সজ্জন মনিরুল ইসলাম ভাই আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন আমরা শুধু আমাদের একটি কাজ ফর্মেট দাঁড় করিয়েছি আমাদের কবি বন্ধুরা তারাই আমাদের গ্রুপটাকে সাজিয়ে তুলেছেন আমরা আসলে কি করছি আমরা কিছুই করছি না তেনারা কষ্ট করে লিখছেন পোস্ট করছেন আমরা শুধুমাত্র অ্যাপ্রুভ করে সেটা একটু যাচাই বাছাই করে আমাদের পত্রিকায় দেওয়ার কাজটা করছি কিন্তু মূল কাজ মেধাকে সে নিংড়ে আমাদেরকে দিচ্ছেন আমাদের কবি বন্ধুরা আমরা নিশ্চয়ই তাদের প্রতি কৃতজ্ঞ তো আমি আজ নববর্ষ এই নববর্ষের দিনে আমরা যে অবস্থার মধ্যে আছি দেখেন কত অদ্ভুত আমাদের জীবনের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর শত শত বছর আগেও এইসব বিষয়গুলো নিয়ে তার মাথায় ছিল তিনি লিখেছিলেন নববর্ষ এলো আজি দুর্যোগের ঘন অন্ধকারে আনেনি আশার বাণী দেবে না সে করুণ প্রশ্রয় প্রতিকূল ভাগ্য আসে হিংস্র ভিবিশিখার আকারে তখন তখন সে অকল্যাণ যখনই তাহারে করি ভয় যে জীবন বহিয়াছি পুণ্য মূল্যে আজ হোক না কেন দুর্দিনে নির্ভীক বীর্যে শোধ করি তার শেষ দিনা যেন রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন যে তার কোনো বৈশাখ এমনই স্তব্ধ হয়ে যাবে সব বাঙালি অদ্ভুত ব্যাপার ভাই আমি <laughs> আমার কথা মানে ছোট করে একটি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে পাঠ করার চেষ্টা করলাম আর আমাদের কবিরা যেসব কবিতা লেখেন আমি পড়ি আমার মন মানে আমি এ কারণেই আপনাকে বারবার বলি যে যে কবিরা গুলো আবৃত্তি করার প্রচন্ড উপযোগী তো আমরা যদি কেউ কেউ আবৃত্তি করি লাইভ অনুষ্ঠান নজরুল রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তাদের লেখনীকে বাদ দিয়ে আমাদের কোনো নববর্ষ আসতে পারে না তাই নজরুল ইসলাম লিখেছিলেন তোরা সবে জয়োধ্বনি কর তোরা সবে জয়ধ্বনি কর ওই নতুনের কেতন ওরে কাল বৈশাখী ঝড় তোরা সবে জয়ধ্বনি কর তোরা সবে জয়ধ্বনি কর আসছে বার অনাগত পোলয় নেশারে নিত্য পাগল সিন্ধু পারের সিংহধারে ধমক এনে পাগল আগল মৃত্যুদহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধুম ধূপে বজ্র শিকার মশল জেলে আসছে ভয়ঙ্কর ওরে ওই আসছে ভয়ঙ্কর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ঝামর তাহার কেশর দোলায় ঝাপ ঠাট্টা মেরে গগন দোলায় সর্বনাশা জ্বালামুখী ধূমকেতু তার চামর ধুলায় বিশ্ব পাতায় বক্ষ কোলে রক্ত পাতার কৃপাঞ্চলে দদুল দোলে অট্টলরে হট্ট বলে স্তব্ধ চরাচর ওরে ওই স্তব্ধ চরাচর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়